ଅଛି ପ୍ରଭୁ ତୁମ ପାଦ ତଳେ ଆରାଧନା କରିବି ବୋଲି ଗଢ଼ିଲ ମନୁଷ୍ୟ ତୁମରି ରୂପରେ ଗଢ଼ିଲ ମନୁଷ୍ୟ ତୁମରି ରୂପରେ କେବଳ ପ୍ରଶଂସା କରିବ ବୋଲି ଆରାଧନା ইসরায়েল নাথ তুমি পবিত্র পাবন স্বর্গর গান্তি বিজয় গান ইসরায়েল নাথ তুমি পবিত্র পাবন স্বর্গর গান্তি বিজয় গান গৌরব পরাক্রম महिमा तुमर करुथिबी सदा कीर्तन तुमर आसी प्रभु तुम पाद तले आराधना करी बोली মরি আসি সে পাইছি মনব জীবন করিব প্রশংসা এই মো পরাণ হো তুমরি আসি সে পাইছি মুনব জীবন করিব প্রশংসা ଏହି ମୋ ପରାଣ କରିବି ମହିମା ହେ ଯିଶୁ ରାଜନ ଗାଉଥିବି ନାମ କେବଳ ତୁମର ଆସିଛି ପ୍ରଭୁ ତୁମ ପାଦ ତଳେ ଆରାଧନା କରିବି ବୋଲି ଗଢ଼ିଲ ମନୁଷ ତୁମରି ରୂପରେ ଗଢ଼ିଲ ମନୁଷ ତୁମରି ରୂପରେ କେବଳ ପ୍ରଶଂସା କରିବ ବୋଲି ଆରାଧନା ଆରାଧନା ଆରାଧନା ସୁତୀ ଆରାଧନା ଆରାଧନା